হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি কথা বলতে চলেছি হ্যাকিং ও টেকনোলজির একটি নতুন ভিডিওতে তো আজকের এই ভিডিওটি মূলত আপনাদেরকে নিয়ে যাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন হয়নি বা কিছুদিনের মধ্যে মনিটাইজেশন অন হবে তাদের জন্য আর যাদের মনিটাইজেশন অন হয়ে গেছে তাদের জন্য এই ভিডিওটি তো আশা করি না টেনে পুরাটাই দেখবেন কারণ টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না তো শুরু করা যাক আজকের ভিডিও মনিটাইজেশন নিয়ে যেহেতু কথা বলতেছি এই ক্ষেত্রে একটি জিনিস আমি আগে আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে অনেকেই মনে করেন এক বছরের মধ্যে আপনার চ্যানেল খোলার এক বছরের মধ্যে এক হাজার এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হতে হবে এটা অনেকেই মনে করেন যে আজকে আমি চ্যানেল খুললাম এই যে এক বছর এই এক বছরের ভিতরেই আমাদের কিন্তু এটি অর্জন করতে হবে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আসলে এটি সম্পূর্ণ ভুল এটি কি ধরনের বলেছে ইউটিউব সেটি একটু শুনেন ইউটিউবে বলছে যে আপনার আজকে আপনার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছেন এ এই আজকে থেকে এর আগের বারো মাস তার মানে যদি আপনি আজকে করে থাকেন আজকে থেকে শুরু করে এর আগের বারো মাস যতটুকু হয় এইটুকু সময়ের মধ্যে আপনার থেকে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম হয়েছে কিনা সেইটা দেখবে জাস্ট তো এটি ছিল একটি ভুল ধারণা মনিটাইজেশনকে নিয়ে এরপর হচ্ছে আমরা চলে যাব যে চারটি বিষয় আপনাদের খেয়াল খেয়াল রাখতে হবে মনিটাইজেশন অন করার জন্য তার মধ্যে এক হচ্ছে অ্যাক্টিভ চ্যানেল অ্যাক্টিভ চ্যানেল বলতে কি রেগুলার ভিডিও আপলোড হয় যে চ্যানেল সেরকম একটি চ্যানেল হতে হবে আপনার চ্যানেলটি নইলে কিন্তু মনিটাইজেশন নাও পেতে পারেন মনে করেন একটি ভিডিও আপনি দিছেন আপনি একটা ভিডিও অনেকগুলো ভিডিও দিয়ে আছে আপনার চ্যানেলে বাট একটা ভিডিও থেকে ধুম ধাক্কা ভিউস আসলো ওয়াচ টাইম আসলো যার কারণে আপনার মোটিভাইজেশন অন হওয়ার যে ক্রাইটেরিয়াটা ছিল সেটি ফুলফিল হয়ে গেল তো এটি যে ফুলফিল হলো তাতে কিন্তু এটা কিন্তু আগের ভিডিও ছিল আপনার তো ইউটিউবের কিন্তু এটা নজরে আসবে কারণ এটা ভাইরাল হয়ে গেছে আপনার চ্যানেল থেকে তো এটা যখন নজরে আসবে আপনি যখন মনিটাইজেশনের জন্য অন করবেন তখন ইউটিউব আপনার চ্যানেলটা যখন রিভিউ করবে তখন দেখবে যে কি আপনি অনেক দিন ধরে ভিডিও দেন না বা আনরেগুলার আপনি রেগুলার না সেক্ষেত্রে আপনাকে মনিটাইজেশন দিতে তারা একটু দ্বিধা মানে তারা একটু ভেবে দেখবে তো তাই বলতেছি যে আপনার যখন ভিডিও একটা ভাইরাল হবে তারপর থেকে হলেও আপনি মানে রেগুলার ভিডিও আপলোড করেন কিছুদিন তারপর আপনি মনিটাইজেশন অনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে খুব ভালো হবে তো এরপর যেটি নিয়ে বলবো সেটি হচ্ছে দুই নাম্বার আর সেই নিয়মটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি খুব দ্রুতই মনিটাইজেশন পেয়ে যাবেন সেটি হচ্ছে রিয়েল কন্টেন্ট আপনার রিয়েল কন্টেন্ট ইউটিউবকে দেন ইউটিউব দেখবেন যে কিছুদিনের মধ্যেই আপনার মনিটাইজেশন অন করে দেবে যদি আপনার কন্টেন্ট যেটি ভাইরাল হয়েছে সেটা যদি আপনার রিয়েল হয়ে থাকে আপনার নিজের হয়ে থাকে আপনার কষ্ট করা ভিডিও হয়ে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজেশন অবশ্যই অন হবে তো বন্ধুরা আপনার এদিকে খেয়াল রাখবেন রিয়েল কন্টেন্ট দিয়ে ট্রাই করবেন এমন এমনও চ্যানেল আছে যেগুলো ফেসবুক থেকে অন্যান্য যোগাযোগ মাধ্যম থেকে হলো ইউটিউব থেকে নিয়ে আবার সেই ভিডিও ইউটিউবেও আপলোড করে তো এই ধরনের চ্যানেলগুলো কিন্তু যদিও মনিটাইজেশন অন হয়ে যায় পরবর্তীতে গিয়ে কিন্তু আস্তে আস্তে এগুলা আসলে সাসপেন্ড হতে শুরু করে তো এই ধরনের ভিডিওগুলোতে কপিরাইট স্ট্রাইক আছে কপিরাইট ক্লাইম আসে যেগুলো হচ্ছে আপনার চ্যানেলের জন্য ক্ষতির দিক তো বন্ধুরা রিয়েল কন্টেন্ট নিয়ে কাজ করেন দেখবেন মনিটাইজেশন অন হয়ে যাবে তো এটি ছিল দুই নাম্বার এরপর আমরা চলে যাবো তিন নাম্বারে তিন নাম্বারে রয়েছে মিসলেডিং মেটাডাটা তো আপনার মিসলেডিং মেটাডাটাটা কি সেটা একটু বলি মিসলেডিং মেটাডাটাটা হচ্ছে এরকম একটা বিষয় আপনার ভিডিও হচ্ছে এক ধরনের থাবনেইলে দিলেন আরেক ধরনের আকর্ষণ করার জন্য জাস্ট তো এটাই হচ্ছে মিসলাইডিং আপনার ভিডিওর ভিতর যে তথ্য থাকবে সেই তথ্যের আলোকে আপনি যদি থাবনেইলে দিতে পারেন টাইটেলে দিতে পারেন ডিসক্রিপশনে লিখে দিতে পারেন ওই ভিডিও সম্পর্কে ওই ভিডিওতে আছে এরকম তাহলে এটা মিসলেডিং মেটাডাটার বাইরে আপনি যদি মিসলেডিং মেটাডাটা বলতে এটাই বোঝানো হয় যে আপনার ভিডিওতে আছে এক ধরনের আপনি টাইটেলে দিচ্ছেন আর এক ধরনের আপনার থাবনিল আর এক ধরনের ডিসক্রিপশনে আর মানে মিল নেই জিনিসের তাহলে সেটা হবে মিসলিডিং মেটাডাটা আর ইউটিউব এই জিনিসটাকে এখন গুরুত্ব দিচ্ছে যে মিসলিডিং মেটাডাটা হচ্ছে কিনা তো আপনারা এই জিনিসটা করবেন না ভিডিও হচ্ছে এক ধরনের টাইটেল দেবেন আরেক ধরনের আকর্ষণ করার জন্য জাস্ট তাহলে কিন্তু আপনার ভিডিওটি মিসলিডিং মেটাডাটার আওতায় পড়ে যাবে যার কারণে আপনার মনিটাইজেশন যদি অন হয়েও থাকে সেক্ষেত্রে মনিটাইজেশন ডিজেবল হয়ে যাওয়ার সংখ্যা থাকে আর যদি মনিটাইজেশন অন না হয় তাহলে তো বুঝতেই পারছেন মনিটাইজেশন অন হওয়ার যে প্রবণতা সেটা অনেকটাই কম এরপর রয়েছে কপিরাইট স্ট্রাইক এবং হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক তো এই জিনিসগুলো যদি আপনার চ্যানেলে থাকে সেক্ষেত্রে হচ্ছে মনিটাইজেশন অন হতে একটু সমস্যা হয় অনেক ক্ষেত্রে ঝামেলা হয় আবার অনেকের মনিটাইজেশন অন হয়েও যায় তো এখন বলতে পারি আপনি কপিরাইট স্ট্রাইক থাকা অবস্থায় অথবা community guideline community guideline strike আসবে এই ধরনের কাজ যদি করতে করে থাকেন সেই ধরনের ভিডিওগুলো আপনি রিমুভ করেন আপনার চ্যানেল থেকে আর রিমুভ করতে থাকেন আস্তে আস্তে আপনি ওই ধরনের রুলগুলো যাতে ভঙ্গ না হয় সেই ধরনের ভিডিও তৈরি করা শুরু করেন দেখবেন যে ইউটিউবে একদিন সফলতা আপনার দ্বার প্রান্তে তো বন্ধুরা এই ছিল আজকের ভুল ভিডিও ভুল তথ্য এবং যেগুলো ভুল আপনি মানুষের থেকে শুনেছেন সেই ধরনের কিছু তথ্য আর হচ্ছে প্রথমেই তো ক্লিয়ার করে দিয়েছি যে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটা হচ্ছে আপনার আজকে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন এর আগের বারো মাস হুম আমি মনে করছি মনে হচ্ছে যে আমি আপনাকে বুঝাইতে পারছি যদি কোনো কারণে বুঝাইতে না পারি সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আশা করি আরও সহজ করে বোঝানোর ট্রাই করব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি একটু হেল্পফুল হয় সেক্ষেত্রে সাবস্ক্রাইব করবেন আর লাইক করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে